আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক ডিপিআরসি হসপিটালে একের পর এক রোগী আসছেন দূর দূরান্ত থেকে এবং চিকিৎসা নিচ্ছেন চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে আবারও বাসায় ফিরে যাচ্ছেন সুস্থ স্বাভাবিক জীবনে আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন সেই শুধু আমেরিকা থেকে এসেছেন উনি শুধুমাত্র ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের নাম শুনে স্যারের কাছে চিকিৎসার জন্য এসেছেন দর্শক পরিচয় করে দিই যেহেতু আজকে ওনার প্রথম দিন কি সমস্যাটা নিয়ে উনি আমাদের কাছে এসেছেন একটু আমরা শুনবো ওনার কাছ থেকে আসেন দর্শক পরিচিত হয়নি আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে আমার নাম বয়স চল্লিশ বছর স্যার আমরা জানি আপনি প্রবাসে থাকেন কোথায় থাকেন আমেরিকা ইউএসএ ইউএসএ কোথায় থাকেন স্যার ওখানে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে থাকেন কত বছর হবে স্যার ওখানে গত পঁচিশ বছর ইএসসিতে e আছেন বাংলাদেশ আপনার দেশে বাড়ি কোথায় চট্টগ্রাম সন্দীপ সন্দীপ আচ্ছা যদি কিছু মনে না করেন ইউএসএতে আপনি মূলত কি পেশার সাথে জড়িত ছিলেন আমি ক্যাব ড্রাইভ হিসেবে পেশায় জড়িত ছিলাম আচ্ছা ঠিক আছে আমরা আপনাকে যে অবস্থায় পেয়েছি আজকে আপনার মূলত অস্ট্রিও আর্থ্রাইটিস দুই হাঁটুতে ছিল এন্টোরিক ফিভার ছিল আপনার পিএলআইডি ছিল number three four five S one এবং পিআইডি সার্ভাইকেলের three four five six seven spondylosis এবং ভিটামিন ডি জনিত ঘাটতি ছিল আপনার শরীর আমরা এই অবস্থাটা আসলে আপনাকে আমরা পেয়েছি আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে মূলত আপনি আপনার শারীরিকভাবে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন যেটার জন্য এত দূর থেকে আপনাকে আসতে হয়েছে চিকিৎসার জন্য আমার শারীরিক মেজর হ্যাঁ, সমস্যা যেটা সেটা হচ্ছে ব্যাক পেন যেটার জন্য আমি মুখ করতে পারতেছি না বসতে পারতেছি না বস উঠতে পারতেছি না বসলে উঠতে পারতেছি না কিছুক্ষণ বসে থাকলে মাথা ব্যথা হয় ড্রাইভ করলে ব্যথা আরম্ভ হয় সাধারণত জ্বর আসলে ব্যথাটা আরো বেড়ে যায় আরো বেড়ে যায় প্রচুর ব্যথা বাথরুমে স্পেশালি ইংলিশ না প্ল্যাটফর্মার যেগুলো ওগুলোতে যখন আমি বসতে যাই মানে আমার মনে হয় যেন আল্লাহ আমাকে বাথরুম না দু মানে এতটা কষ্ট লাগে কষ্ট লাগে মানে তার মানে বাথরুম আমাদের রেগুলারলি একটা প্রসেস হ্যাঁ। কিন্তু সেটা যখনই আপনার হয় প্রতিদিন আপনি চিন্তা করেন যে না হোক এতটা কষ্ট হয় কষ্ট হয় এবং ওটা বসতে গেলেই কষ্ট যতক্ষণ বসে থাকি বাথরুম ক্লিয়ার হওয়া পর্যন্ত এরপরে উঠতে গেলে আরো কষ্ট আচ্ছা এবং এগুলা প্রচুর ব্যথা আরম্ভ হয় আর পুরা পা আমার এখানে চেঞ্জ নাই গোলাপি আচ্ছা এটা কতদিন থেকে এই সমস্যাটা এই সমস্যাটা দুই বছর ধরে দুই বছর থেকে আমরা দেখেছি যে আপনার অস্টিও আর্থাইটিস আছে এই অস্টিও আর্থ্রাইটিসটা কতদিন থেকে আপনার এটা দীর্ঘ অনেক বছর ধরে কতদিন হবে মানে 10 12 বছর 10 12 বছর থেকে আর এই যে এগুলোতে পেন ছিল হিপ জয়েন্টে হ্যাঁ হিপ জয়েন্টে আচ্ছা এগুলোতে পেন এই পেনগুলা সাধারণত দশ বারো বছর থেকে যখন প্রথম এই সমস্যাটা শুরু হয় কোন ডক্টর দেখিয়েছেন বা তখন থেকে চিকিৎসা করেছেন ডক্টর ডাকাই নেই বাট এইটার সাথে আমি ওই যে জ্বর ওষুধ এগুলা খেতাম দেখি কিছুটা বাট এই জিনিসটা আমাকে দেখা দিয়েছে বিগত দুই বছর দুই বছর হ্যাঁ, আর দুই বছর এখানে তো বাথরুম গুলা আর ওখানে ইংলিশ কমন তাই আমি ইয়ে করি যখন এখানে গ্রামে ফ্ল্যাট টয়লেট যখন ব্যবহার করতে যাই তখন আমি করছি আর আমি উড়ে বসতে পারি না এরকম যে বসবো মানে উঠে সাহস পাই না উঠতে আমার কষ্ট হয় সাধারণত নর্মাল ভাবে মানুষ বসিয়ে এই যে উনি বসছে নর্মাল ভাবে মানুষ বসে কোনো কাজ করে উঠা বসতে গেলে আর উঠতে আমি খুব কষ্ট হয় মানে উঠ বস করায় মাঝে মাঝে আমি একবারে ডিজেবল হয়ে যাই মানে এত খারাপ অবস্থা যে আপনি বিছানা থেকে উঠতে পারেন না হ্যাঁ মাঝে মাঝে বিছানা থেকে উঠতে পারি বাট আমার পায়ের কোনো চান্স থাকে চান্স থাকে না হ্যাঁ, তখন পায়ে কিছু আছে না নাই আমি পায়ে যে স্টেপ দিতেছি কিছু স্টেপ দিতেছি পায়ে মনে করেন কোন একটা পাথর পড়লো একটা অনুভূতি আছে মনে হচ্ছে যে এই পাটা আপনার শরীরের কোনো অংশ না না সম্পূর্ণ ভিন্ন একটা অংশ এরকম মনে হয় হ্যাঁ, মানে হ্যাঁ। কোনো সেন্স থাকে না তখন কি আপনাকে স্ট্রেচার বা ধরার কোনো কিছু ব্যবহার করতে হয় এটা ব্যবহার করি নাই বাট আমি এটাকে মানে নিজের থেকে সাহস নিয়ে রে নিজের মনোবল দিয়ে আপনি হ্যাঁ, হাঁটার চেষ্টা করেন হাঁটার চেষ্টা করি বাট আমি কিছু ব্যবহার করি না আচ্ছা আমরা জানি যে স্যার আসলে এই মনে করছি যে হ্যাঁ। এটা দীর্ঘদিন যদি চলে যায় তাহলে আমি পঙ্গুত্ব ছাড়া আর কোনো কিছু পাবো না আচ্ছা আমরা জানি যে স্যার এই আমাদের পুরো পৃথিবীতে আসলে সবচেয়ে উন্নত চিকিৎসা আসলে ইউরোপের দেশগুলোতে অনেক উন্নত চিকিৎসা হয় তো সেই ইউরোপ থেকে আপনি যে বাংলাদেশে এসেছেন ডক্টর মোহাম্মদ শফিল স্যারের কাছে কেন হ্যাঁ এটা আসার কারণ হচ্ছে আমরা যে প্রবাসে থাকি ওখানে সাধারণত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তারপরে আবার এই কন্টিনিউ আসা যাওয়া হ্যাঁ ওগুলাতে আমরা কাজ করতে পারি না আর সাধারণত এগুলা খুঁজে করতে গেলে অনেক সময় হুইলচেয়ার বলেন চামার বলেন বা চলাচলে অনেক অসুবিধা বিঘ্ন আচ্ছা, মানে এত সহজলভ্য না সহজলভ্য না আচ্ছা। আর ওখানে দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় করতে সে করতে হয় সর্বদিকে অনেক কিছু তো সেদিক থেকে আবার আমিও ইউটিউবের মাধ্যমে স্যারের অনেকগুলা ইয়া দেখছি আচ্ছা ইউটিউবে ভিডিও দেখেছি ভিডিও দেখেছি এবং কিছু কিছু ভাবে স্যারের অনেক ব্যায়াম গুলো আমি ট্রাই রেগুলার ফলো করেছেন ফলো করছি এবং ট্রাই করছি তবে আমি এটাও আমার দুইটা পা হাত এটা একেবারে অবসর মতো হয়ে গেছিল এবং এটা তুলতে পারতাম আচ্ছা এখানে পেন পেন থেকে ইভেন তখন আমি আস্তে আস্তে এটাকে অনেক মুভমেন্ট অনেক ইয়ে করে কিছুটা এটাকে ইয়ে করছি বাট এখান থেকে আমি পেনটা সারতে পারি এবং এই ক্যাতে শুলে আমি এটা মানে প্রচুর ব্যথা প্রচন্ড ব্যথা করতো এই তো এখনো ব্যথা প্রচুর আচ্ছা ঠিক আছে আমি তারের ভিডিও ভিডিওগুলো দেখে আমি সিদ্ধান্ত